হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে মিটমি অ্যাকাউন্টের মাধ্যমে স্ন্যাপ অ্যাকাউন্টে আনলিমিটেড ট্রাফিক নিয়ে আসবেন এবং ওই ট্রাফিকের কাছ থেকে ফোন নাম্বার এবং কোড নিয়ে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই যারা এখনও robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমাদের আজকের এই ভিডিওটি মিটমি অ্যাকাউন্ট আপনারা কীভাবে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মিটমি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করলে ভালো চলবে সেই বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া মিটমি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব মিটমি অ্যাকাউন্ট দিয়ে কিভাবে গুগল ভয়েস তৈরি করব আসলে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর হিসেবে আজকের ভিডিওটি আমি ক্রিয়েট করলাম আর দীর্ঘ তিন থেকে চার দিন ভিডিও না দেওয়ায় আপনাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্তি আসলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুগণ যারা এখন পর্যন্ত আমার রোবোটিসম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো বন্ধুগণ চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও ফিরে আসতেছি ইন্টুর পর তো বন্ধুগণ চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা আজকে শিখব কিভাবে আপনারা এই এমন পরিস্থিতিতে কিভাবে আপনারা অ্যাভেলেবেল মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং একটা অ্যাকাউন্ট দুই থেকে তিন দিন চালাইতে পারবেন দুই থেকে তিন দিন চালাইলে ইনশাল্লাহ আপনারা ভালো পরিমাণে গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন তো আমি চলে আসলাম আমার ফোনে আমার ফোনে অনেক আগে থেকে মিটমি অ্যাপসটি ছিল আমি ওটার ভিতরে প্রবেশ করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটমি অ্যাকাউন্টে ঢোকার পর যে ইন্টারফেসটা শো করতেছে এখানে নাম email password birth gender location আপনাদেরকে কী করতে হবে এই জায়গাগুলো ফিল করতে হবে তো আপনারা এই জায়গাগুলো সর্বপ্রথম ফিল করে নেবেন তো আপনারা এই ফেক নাম জেনারেটর থেকে কোন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফেক নাম জেনারেটর আপনারা এই ফেক আপনারা এই ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একটা নাম জেনারেট করে নেবেন এখানে ফেক নেম জেনারেটর এখানে দেখেন ফিমেল আমেরিকান ইউনাইটেড স্টেট তো আমরা যেহেতু ফিমেল নেম নেব এই ফিমেল আমেরিকান ইউনাইটেড স্টেট এটা ক্লিক করে দেব এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ফিমেল নেম চলে এসেছে তবু আমরা কি করব এখান থেকে এই জায়গায় একটা ক্লিক দিয়ে দেবো জেনারেটে জেনারেট একটা নাম জেনারেট করব করার পর এই নামটা আমরা এখন কি করব এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা আমরা এখন কপি করে নেব তো নামটা আমাদের কপি হয়ে গেল আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম Yeah. তো নামটা আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম এখান থেকে অর্ধেক অংশটা আমরা কেটে নেবো মানে লাস্ট নামটা এখান থেকে আমাদের একটি ইমেইল আমরা দিচ্ছি তো ইমেইল দেওয়ার পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেটা আর কি আপনাদের কাছে হার্ড মনে হবে মানে স্ট্রং পাসওয়ার্ড এখানে ডেট অফ বার্থ তো আমি দিচ্ছি আমি <clears throat> যাতে করে চেষ্টা করব সে আঠারো প্লাস বয়স হয়ে থাকে এখানে আমি উনিশশো নিরানব্বই দিলাম এখানে ফিমেল জেন্ডার ফিমেল লোকেশন আমি ইউএসএল নিউ ইয়র্ক সিটির লোকেশনটা দিলাম দশ এগারো পাঁচ এখানে ওকে করে দেব এই জায়গা থেকে আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে রেজিস্ট্রেশন হচ্ছে এখানে এসে বলতেছে অ্যাড ফটো আমি এখানে ফটো অ্যাড করে নেব এই জায়গায় অ্যালাউ করে দেব ব্যাস এরপর আমি কি করব ফটো অ্যাড করব আপনারা অবশ্যই এমন একটা ফটো অ্যাড করবেন যেটা আর কি আপনাদের নেগেটিভ কোনো শো না করা এবং যাতে করে তার ফেসটা দেখা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে hot you want to meet আপনারা কিসে মিট কার সাথে মিট করতে চান এখানে আপনি যদি বলেন যে আমি বয়েস বয়েসের সাথে তাহলে আপনারা বয়েস দিয়ে দেবেন আমি এখান থেকে বয়েসটা সিলেক্ট করে নিলাম তারপর আমি কি করব কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাকে মিটমিতে নিয়ে যাওয়া হয়েছে মিটমির লোকেশন পেজে তো আমি এখান থেকে আমার প্রোফাইলটা এডিট করে নেব আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও আর এখানে ফটো অ্যাড করতে বলতেছে তো আমি সর্বপ্রথম ফটোটা অ্যাড করে নেব আমি চার থেকে পাঁচটা ফটো অ্যাড করব তাহলে মিট আমাদের আমাকে কি ট্রাক কম করতে পারবে সেম ব্যক্তির চার থেকে পাঁচটা ফটো আমি অ্যাড করতেছি এই জায়গায় আপনাদের ফটো অ্যাড শেষ হলে আমার একটু স্ক্রল করে নিচে এসে দেখে দেবেন যে সব কিছু ঠিক আছে কি না তারপর আবার কি করবেন ব্যাক দিয়ে দিবেন এই ইডিট অপশানটাতে আপনারা চলে যাবেন দেখেন একটা কলমের মতন চিহ্ন দেখা যাচ্ছে এই ইডিট অপশনটাতে আপনারা চলে যাবেন আর এই জায়গায় দেখেন আমার কিন্তু এখন শুধুমাত্র লোকেশন আর নামটা আমার শো করতেছে বয়স তেইশ এটা শো করতেছে তো আমি এডিট প্রোফাইলে চলে গেলাম বেসিক ইনফোতে আপনাদের first name last name location profile link আর ট্যাক্স আপনারা এই কয়টা সম্পূর্ণভাবে ইয়ে করবেন পূরণ করার চেষ্টা করবেন তো আমি এখন এখানে লাস্ট নেম যেহেতু আমার ফার্স্ট নেম দেওয়াই ছিল আমি এখন লাস্ট নেমটি এখানে বসাবো এখান থেকে ফার্স্ট অংশটা আমি কেটে দেবো <clears throat> আমি আমার নামটা যে নামটা আমি ফেক নেম জেনারেটর থেকে আনছিলাম সেই নামটা আমি এখানে ইউজ করব ব্যাগ দিয়ে নিলাম এখন দেখেন আমার শুধুমাত্র ট্যাগ অপশনটা ফাঁকা রয়েছে আমি এখানে যদি অনেক চেষ্টাও করি তারপরে বর্তমান দুই থেকে এক মিনিট ট্যাগ অপশনটা আর কি চালু করতে পারবো না ট্যাগ দিতে পারবো না যাই হোক আমি কিছুক্ষণ পরে এটা আবার চেষ্টা করব যে হয় কি না তো আমি আমার অ্যাবাউট মি অর্থাৎ অ্যাবাউটটা এডিট করতেছি আপনারা এই অ্যাবাউটে কি লিখবেন যে I am waiting for my Snapchat বা I am waiting here text me my Snapchat এই ধরনের কোনো একটা কথা লিখে আপনারা অ্যাবাউটটা করবেন আমি এখানে আমার স্ন্যাপ চ্যাটটা বসাইছি আমি লিখবো এখানে please text me please text me here তারপরে দুই একটা আর মাই স্ন্যাপচ্যাট একটা ইমোজি ব্যবহার করবেন আপনারা আমি একটা ইমোজি ব্যবহার করলাম আমার স্ন্যাপ অ্যাকাউন্টের নামটা আমি এখানে পেস্ট করে দেবো কপি করা ছিল আমার কাছে ওটা আমি পেস্ট করে দিলাম যাই হোক তারপর এই ডিটেলসে এসে আপনারা এখানে স্ট্রাইট করে দেবেন প্রথমটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তারপরে ওকে দেবেন ফুল ভ্যাকসিন ওইটা সিলেক্ট করে দেবেন এক নাম্বারটা ওকে দেবেন এখানে আপনার উচ্চতাটা আপনি কতটুকু লম্বা অর্থাৎ আপনারা যেহেতু ফিকভাবে খুলতেছেন আমি এখানে পাঁচ ফিট তিন ইঞ্চি দিলাম অ্যাবাউট অ্যাভারেজ দেবেন বডি টাইপে অ্যাবাউট অ্যাভারেজ দেবেন অবশ্যই রিলিজনটা খ্রিস্টান দেবেন অধিকাংশ ব্যক্তিরা ইউএসের খ্রিস্টান আপনারা এখান থেকে রিলিজনটা খ্রিস্টান দিয়ে দেবেন ইতিনিকে এসে দেবেন এখান থেকে তিন নাম্বারটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে চিলড্রেন আপনার সন্তান এখানে নো করে দেবেন চিলড্রেনটা নো করে দেবেন তারপরে এডুকেশন সাম কলেজ দিয়ে দেবেন স্মোকিংয়ের এই জায়গাটা আপনারা কী করবেন নো ওয়ে করে দেবেন ব্যাস আপনাদের প্রোফাইল এডিট শেষ আপনারা এখন সরাসরি আর একটু ব্যাগ দেবেন এই দেখেন শো করা হচ্ছে এখন এখানে আমার ডিটেলস এখানে পিকচার টিকচার সব কিছু শো করাচ্ছে তো আমি এবার একটু চেষ্টা করব যে ট্যাগ অপশনটা আমি ট্যাগ আনতে পারি কি না তো যদি আমি এই ট্যাগ অপশনটাতে ট্যাগ আনতে পারি তো তো ভালো তো অ্যাবাউট মিটা একটু দেখলাম দেখার পর আমি ব্যাগ দিয়ে দিলাম এখানে আপনাদের এই কর্নারে দেখতে পাবেন একটা থ্রি ডট অপশন আপনারা যে সিটিতে যখন কাজ হবে আর আপনারা যদি চান মিটমি নিয়ে আমি একটা সিটি সিলেক্ট করি সিটি নিয়ে একটা ভিডিও দেই মিটমি বা ডেটিং সাইট নিয়ে তাহলে ইনশাল্লাহ আমি ট্রাই করব আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ